سبحان الله الحمد لله لا إله إلا الله والله أكبر মানুষ যখন মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করে যদি আপনি কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেন মিসবিহেভ করেন যেটাকে বলা যেতে পারে একদম বাজে ব্যবহার গালাজের ব্যবহার যদি এরকম খারাপ ব্যবহার কেউ কারোর সাথে করে তার লাইফে এমন তিন তিনটি কষ্ট আসে এমন তিনটি বিপদ আসে যে সে এটাকে রিয়েলাইজ করতে পারে না আল্লাহ তুমি আমাদের সবাইকেই এই বাজে ব্যবহার থেকে বাঁচায় দিও সকলেই পড়ে না আমিন যদি আপনি কারোর সাথে বাজে ব্যবহার করেন তিনটা অঘটন আপনার লাইফে ঘটবে number one people will lose respect for you মানুষের মনে যে আপনার জন্য সম্মানটা ছিল ভালোবাসা ছিল এটা মানুষ অটোমেটিক্যালি হারায় ফেলবে যখন আপনি কারোর সঙ্গে মিসবিহেভ করবেন খারাপ ব্যবহার করবেন রুড বিহেভ করবেন তার হৃদয়ে যে আপনার জন্য একটা রেসপেক্ট ছিল সম্মান ছিল এটা অটোমেটিক্যালি হারায় যাবে কারণ এই যে মুখ দিয়ে আমরা আঘাত করি মানুষকে কথা দিয়ে এ বহুত বড় জখম হ্যাঁ এ বহুত বড় জখম হ্যাঁ জরাহাত সিনান লাহাতিয়া ওয়ালা तलवार से करते हैं उसका निशान एक दिन मिट जाता है लेकिन जो जख्म लोग लोगों को जबान से करते हैं उसका निशान कभी भी नहीं मिटता क्योंकि ये जो जख्म होता है वो यही नहीं लगता यहाँ नहीं लगता यहाँ नहीं लगता यहाँ नहीं लगता सीधे दिल पे लगता है মানুষ যখন মানুষকে কথা দিয়ে আঘাত করে তো এটার যে আঘাতের দাগটা পড়ে এই দাগটা কোনোদিন মুছে ফেলা সম্ভব হয় না এটা একদম দিলে আঘাত করে আর যখন আঘাতটা করে মানুষের যে আপনার প্রতি সম্মানটা থাকে এই সম্মানটা হারিয়ে যায় এজন্য কখনো কারোর সাথে মিসবিহেভ করবেন না বাজে ব্যবহার করবেন না রাজি আছেন ইনশাআল্লাহ this is number one danger number two যে বিষয়টা ঘটে সেটা খুব বেশি মারাত্মক আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করবে আপনার সকলেই পড়েন আমিন যখন আপনি মানুষের সঙ্গে রুড বিহেভ করেন খারাপ ব্যবহার করেন বাজে ব্যবহার করেন এই যে কষ্টটা লাগে এই কষ্ট থেকে যায় এই দাগটা থেকে যায় ফলে এই বান্দা যাকে আপনি কষ্ট দিয়েছেন এই বান্দি যাকে আপনি কষ্ট দিয়েছেন সে মজলুম হয়ে যায় মজলুমা হয়ে যায় ফলে তার হৃদয় থেকে একটা অদৃশ্য বদয়া বের হয় যেটা সে মুখ দিয়ে করে না এটা অটোমেটিক্যালি বের হয়ে যায় আর যদি কোনো মজলুমের হৃদয়ের কষ্ট থেকে কোনো বদোয়া বের হয়ে যায় ইত্তাকি দাওয়াতাল মজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা মজলুমের বদয়াকে ভয় করো কারণ তার দোয়া তার দোয়া এবং আল্লাহর মাঝে কোনো প্রকার কোনো দেওয়াল হয় না তার দোয়াটা সোজা আর সে আজিমে গিয়ে নক করে জোরে সরে পড়ে আল্লাহ আকবর তার দোয়া করতে দেরি হয় তার দোয়া কবুল হতে দেরি হয় না এজন্য মনে রাখবেন কারো বদ করার জন্য হাত তুলে বদ করা জরুরি নয় যখন আপনি কাউকে মনে আঘাত করেন মনে কষ্ট দেন তার এই কষ্ট আপনার জন্য বদোয়ার কারণ হয়ে যায় ইয়াং পিপল ভেরি অ্যালার্ট খুব সাবধান কথা দিয়ে গালিগালাজ করে মিসবিহেভ করে কাউকে কোনো প্রকার কষ্ট দিবেন না পারা যাবে ইনশাআল্লাহ এটা দুই নাম্বার তিন নাম্বারটা হচ্ছে যখন মানুষ মানুষকে খারাপ ব্যবহার করে এটা হচ্ছে বান্দার হক নষ্ট করা আমি একজন হুজুর আপনি একজন সাধারণ মানুষ একজন মেয়ে সাধারণ মেয়ে প্রত্যেকটা মানুষ একজন মানুষের থেকে এটা এক্সপেক্ট করে যে সে তাকে সম্মান দিয়ে কথা বলবে বাজে ব্যবহার করে কথা বলবে না সো আপনি যখন বাজে ব্যবহার করে কথা বলছেন অকারণে কোনো কারণ ছাড়া তখন আপনি তার হক নষ্ট করছেন আর এই হক নষ্ট করতে করতে যদি মরে যান জীবনে হাজারটা গুণা করেছেন জেনা করেছেন সুদ খেয়েছেন ঘুষ খেয়েছেন আল্লাহ সব গুণা মাফ করতে পারে মেগজিনো এটা হচ্ছে হকুল্লাহ এটা হচ্ছে আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারে কিন্তু বান্দার হক বান্দা যতক্ষণ পর্যন্ত মাফ না করে ততক্ষণ পর্যন্ত এটা মাফ হয় না এজন্য যদি আপনি কাউকে কষ্ট দিয়ে মারা যান কাউকে আঘাত দিয়ে মারা যান কাউকে জুলুম করে মারা যান কারোর সঙ্গে বাজে ব্যবহার করে গালি গালাজ করে মারা যান আপনার সব গুণা মাফ হয়ে গেলেও এই গুণাটা মাফ হবে এই আজাবটা মাফ হবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে আপনাকে মাফ না করবে এই জন্য আল্লাহ রব্বুল্লা আলম আমাদের সবাইকে বাজে ব্যবহার করার থেকে হেফাজত করুন সকলেই জোরে সোরে পড়ামেন আর যার সঙ্গে বাজে ব্যবহার করছেন আপনি অনেক বাজে ব্যবহার করছেন অনেক কষ্ট দিচ্ছেন অনেক অত্যাচার করছেন অনেক জুলুম করছেন কিন্তু সে কিচ্ছু বলছে না সে একদম চুপ তাকে আপনি দুর্বল ভাববেন না সে হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী মানুষ যে আপনার হাজার গালি শুনে মুচকি হাসি দেয় যে আপনার হাজার কষ্ট দেওয়ার পরে আপনাকে ভালোবাসে যে আপনার হাজার অবহেলার পরে আপনাকে সম্মান করে তাকে আপনি দুর্বল মনে করবেন না সে হচ্ছে সবচাইতে শক্তিশালী ব্যক্তি সে হচ্ছে সবচাইতে শক্তিশালী পুরুষ সে সবচাইতে শক্তিশালী নারী কারণ তার কাছে ধৈর্যের মতো সবচাইতে বড় হাতিয়ার আছে আর এই ধৈর্য রেখে যে মরে যাবে যে আপনার কষ্ট অবহেলা গালি গালাজ এটাকে সহ্য করতে করতে মারা যাবে ধৈর্য ধারণ করতে করতে করতে করতে মারা যাবে হিসাব আল্লাহ কেমতের কঠিন ময়দানে ওই বান্দা যে সব সহ্য করতে করতে করতে করতে মারা গেছে আল্লাহর আয়া স্পষ্ট ঘোষণা আল্লাহ বলবে আজকে আমি আল্লাহ তোর জন্য বিনা হিসাবে জান্নাত লিখে দিলাম সুবাল্লাহ পড়ায় বিনা হিসাবে জান্নাত এই প্রিয় ভাড়া কেউ যদি আপনাকে খারাপ ব্যবহার করে never lose and never misbehave with সে আপনাকে কষ্ট দিচ্ছে ঠিক আছে কিন্তু আপনি দিবেন আপনার জায়গা ক্লিয়ার আপনি সবসময় ধৈর্য ধারণ করবেন আপনার সম্মান আপনার রেসপেক্ট আপনার স্ট্যাটাস বাড়াই দিবে একজন তিনি কে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে খারাপ ব্যবহার করার যে স্বভাবটা আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুক আপনারা সকলেই পড়ো না আমি